ବଲାଙ୍ଗୀର ଜିଲ୍ଲା লুইসিংহা ବ୍ଲକ ଅନ୍ତର୍ଗତ ହୀରାପୁର ଗ୍ରାମ ପଞ୍ଚାୟତରେ ବ୍ୟାପକ ଦୁର୍ନୀତି ହୋଇଥିବା ଅଭିଯୋଗ ହୋଇଛି ଯାହାକୁ ନେଇ ଭିଜିଲାନ୍ସ ବିଭାଗ ତଦନ୍ତ ଆରମ୍ଭ କରିଛି ଏହି ପଞ୍ଚାୟତରେ ପାଖାପାଖି ଦୁଇ କୋଟି ଟଙ୍କା ସରକାରୀ ଅନୁଦାନ ଘୋଟାଲା କରାଯାଇଥିବା ନେଇ ହୀରାପୁର ଗ୍ରାମ ପଞ୍ଚାୟତବାସୀଙ୍କ ଦ୍ୱାରା ଆୟୋଜିତ ସାମ୍ବାଦିକ ସମ୍ମିଳନୀରେ ସୂଚନା ଦିଆଯାଇଛି ଗତ ଦୁଇ ହଜାର ସତରରୁ ଦୁଇ ହଜାର ବାଇଶ ବର୍ଷ ମଧ୍ୟରେ ମହିଳା ସରପଞ୍ଚଙ୍କ ସରଳତାର ଫାଇଦା ଉଠାଇ ଜୈନିକ ଠିକାଦାର ବିଡିଓ ଝିଅଙ୍କୁ ହାତ କରି କୋଟି କୋଟି ଟଙ୍କା ଘୋଟାଲା କରିଛନ୍ତି ଖାଲି ସେତିକି ନୁହେଁ ପୋଖରୀ କାମ ରାସ୍ତାଘାଟ ନିର୍ମାଣ ଭଳି ବିଭିନ୍ନ ଉନ୍ନତିମୂଳକ କାର୍ଯ୍ୟ ନ କରି ମିଥ୍ୟା ବିଲ୍ ଉଠାଣ କରିଥିବା ନେଇ ଅଭିଯୋଗ ହୋଇଛି ଭିଜିଲାନ୍ସ ବିଭାଗ ଚାରିଗୋଟି ଗ୍ରାମରେ ହୋଇଥିବା କାର୍ଯ୍ୟର ତଦନ୍ତ କରିଥିବା ବେଳେ ଅନ୍ୟ ଗୋଟି ଗ୍ରାମର କ'ଣ ହୋଇଥିବ ବୋଲି ରାଧାନାଥ ବିଶ୍ୱାଲ ପ୍ରକାଶ କରିଛନ୍ତି ତେବେ ଏହି ଘଟଣାରେ ସାମିଲ ଥିବା ଠିକାଦାର ଏବଂ ବିଭାଗୀୟ ଅଧିକାରୀଙ୍କ ବିରୁଦ୍ଧରେ ଆସନ୍ତା ପନ୍ଦର ଦିନ ମଧ୍ୟରେ ଦୃଢ଼ କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନ ଗ୍ରହଣ করান গলে ব্লক আদরে ধারণা দিয়া বলে শ্রী বিশ্বাল প্রকাশ করেছেন দুর্নীতি হয়েছে কমসে কম দুই কোটি টাকার হেরাফেরি হয়েছে আর বহুত করে খেতে কাম হয়েছে আমার সেভেল মুন্ডা বন্ধরে বন্ধরে খেতে কাম নিয়ে করে বি পয়সা উঠিছে আর খেতে কাম ডবল টিবল পেমেন্ট করে করে তার মানে বিল করে করে পেমেন্ট করা যাইছে ভগবত গুড়ি যেমতা হয়েছে বিল উঠি যাইছে হল ভগবত গুড়িটা তারমানে হয়নি আর গ্রাম পতি গুড়ি যেমতা তারমানে সেবেনা মুন্ডারে নেই সেদিন আরে বি বসা উঠিছে সেদিন আরে বি বসা বিনাশ তো আমার কমিউনিটি হয়েছিল এই বিনাশ আসিছিলে আমার গাঁকু আর গাঁরে পচারিলে যে আমি সব সরকার দেখাইছে ଆଉ ପୋଷ୍ଟ କଲେ ଯେତେବେଳେ ଠିକ୍ ଅଛି ଯେନ୍ଟା ନି ହେଇଛେ ରିପୋର୍ଟଟା ଦେମୁ ଆଉ ଯେନ୍ଟା ନି ବର୍ତ୍ତମାନ କରିବି ତାହେଲେ ମୁଁ ତାକୁ ଆଜ୍ଞା ଦେଖେଇଛେ ଆଉ ତାମାନେ ସବୁ ରିପୋର୍ଟ କରିଛନ୍ତି ନିହାତି ଭାବେ ଗତ ପାଞ୍ଚ ବର୍ଷ ଭିତରେ ମହିଳା ସରପଞ୍ଚ ତାଙ୍କର ଅପାରଗତା ଆଉ ତାଙ୍କର କୌଣସି ପ୍ରକାର ଅଭିଜ୍ଞତାର ଅଭାବରୁ ସରକାରୀ କର୍ମଚାରୀ ଅଫିସର ଅମଳା ମିଶିକରି ଜୈନିକ ଠିକାଦାରମାନେ ମିଶିକରି ବହୁତ ଦୁର୍ନୀତି କରିଛନ୍ତି ଯେନ୍ଟାକି ଦୁଇ କୋଟିରୁ ଉର୍ଦ୍ଧ୍ୱ ଟଙ୍କାର ଆତ୍ମସାତ ହେଇଛେ ଆଉ ବିଶେଷ କରି ଦେଖବାର୍କେ ଗଲେ ଏଫ୍ଏଫ୍ସି ସିଏଫ୍ସି ଯେନ୍ ଫଣ୍ଡସଟା যে জায়গায় ব্যবহার হওয়ার লাগে বারণ করা যাইছি যেটাকি ধর্মানুষ্ঠান মানকে সেই জায়গায় গোটে গাঁরে একা বিভিন্ন মন্দির গুড়ি নাঁরে প্রায় অধিকাংশ পয়সা খরচ হয়েছে গোটে কাম হয়েছে কিন্তু দুইথর তিনথর লেখান সেতু বিল উঠে কি পয়সা আত্মসাত করে আমি প্রমাণিত পাইছু আমি অনুরোধ করছু সরকার সরকারকে ଆଉ ପ୍ରଶାସନକେ ଯେ ଯେତେ তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত নাই ତଦନ୍ତ সেতদিন তো তাঁর ক্ষমতা ତାଙ୍କର দুর্ব্যবহার যেমন নেই করবে সেটি লাগে তাঁর କ୍ଷମତାରୁ বঞ্চিত রাখবে